হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনলাইন আর্নিং গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব অ্যামাজন গিফট কার্ড এর মাধ্যমে আমরা কিভাবে একটা প্যাসিভ আর্ন করতে পারি তো চলুন বন্ধুরা কথা না বলে শুরু করি আমাদের আজকের কাজ তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে কী হবে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা অটোমেটিক আপনার নোটিফিকেশন বক্সে চলে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকুন children take care bye bye